আচ্ছা ঠিক আছে সবাই কেমন আছেন আপনাদের বয়সটা মিউট করে দেওয়া আছে শুনতে পারতেছি না যাই হোক আপনারা তো এখানেই আছেন আমার সামনাসামনি ক্লাস করতেছেন অবশ্যই সবাই ভালো আছেন তাছাড়া আমরা দোয়া আমি দোয়া করি সবার জন্য যেন সবাই ভালো থাকে শুনেন আজকে ওই আপনারা আমরা দেখব হচ্ছে টুইটার মার্কেটিং এর হ্যাঁ টুইটার মার্কেটিং এর ফাইনাল মার্কেটিং কিভাবে করে আর হচ্ছে ফাইবার সম্পর্কে নলেজ নিব একটু মার্কেট প্লেস সম্পর্কে ঠিক আছে ফাইবার অ্যাকাউন্টে ঢুকে মার্কেট প্লেসে কীভাবে কাজ দেওয়া নেওয়া হয় একটু সিম্পল নলেজগুলো নিব আমরা বুঝা গেছে কোথায় কি থাকে না থাকে হ্যাঁ ফাইবার অপশনগুলো জানা জরুরি পারছেন আচ্ছা দেখেন আমরা সর্বপ্রথম টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করলাম হ্যাঁ এর আগে আমরা এর আগের ক্লাসে দেখছিলাম যে কিভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট সেট করা হয় বা বিজনেস টুইটার অ্যাকাউন্ট কিভাবে বিল্ড আপ করবেন ঠিক আছে তো এই ক্লাসে আমরা দেখব হচ্ছে কিভাবে আপনারা টুইটারে মার্কেটিং করবেন বা যে কোনো পোস্ট মার্কেটিং করবেন ঠিক আছে তো সর্বপ্রথম প্রোফাইলে চলে যাই আচ্ছা এটা হচ্ছে আমার প্রোফাইল আচ্ছা দেখেন এইখানে আমার কিছু আগের টুইটগুলো করা আছে ঠিক আছে এই টুইটগুলো থেকে আপনারা কিছু হিন্ট নিতে পারেন বুঝতে পারছেন মার্কেট প্লেসগুলোতে আপনাকে যদি বলে যে আমাকে আমার এই ব্লগের আর্টিকেলটা হ্যাঁ বা আমার এই ইনফরমেশনগুলো তোমাকে টুইটারে মার্কেটিং করতে হবে তাহলে সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টুইটারে টুইট করার জন্য প্রয়োজনীয় তথ্যগুলোকে কালেক্ট করতে হবে আমাদের ঠিক আছে এর আগের ক্লাসে হয়তো আমি বলছিলাম হ্যাঁ টুইটারে আমরা বিশদ আকারে হয়তো লিখতে পারবো না ঠিক আছে কিন্তু যে বিষয়ে টুইট করতেছি বা মার্কেটিং করতে গেলে বা প্রমোশন করতে গেলে যতটুকু কথা বলা দরকার ততটুকুই বলবো এখানে বেশি কথা বলা যাবে না বা বলতে গেলে আপনি সবগুলো ক্যারেক্টার অ্যাড করতে পারবেন না ঠিক আছে যেমন দেখেন টুইট করতে গেলে আমি যদি মেকে টুইট আছে টুইটে ক্লিক করি ক্লিক করলে এখানে দেখেন হোয়াটস হ্যাপেনিং এইখানে যখন আমি কোনো কিছু লিখতে যাব তখন এইখানে কি হচ্ছে এই যে দেখেন নিচে এই ভিতরটা ভরা হচ্ছে না তো এইখানে কিন্তু বেশি ক্যারেক্টার অ্যাড হয় না আবার আমাদের একটা টুইট করতে গেলে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ যদি ঠিক না থাকে বা হ্যাশট্যাগ যদি না থাকে তাহলে আপনার এই টুইটটা কি কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে পৌঁছাবে না বোঝা গেছে আপনি এই যে টুইটটা করছেন বা মার্কেটিংটা করতে চাচ্ছেন মার্কেটিংটা প্রপারলি হবে না ঠিক আছে তো এর জন্য প্রয়োজনীয় হ্যাশট্যাগটা অবশ্যই ব্যবহার করতে হবে এর জন্য অবশ্যই কি দরকার আমাদের স্পেস দরকার তো আমরা যদি হাবিজাবি লিখে মানে ভরাট করে ফেলি টুইটটা তাহলে কি আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারবো কখনোই পারবো না ঠিক আছে তারপর কি দরকার একটি ইমেজ দরকার তাই না ইমেজ অথবা ভিডিও দরকার যেটা দিয়ে আমরা মার্কেটিং করব ঠিক আছে তো আমরা এর আগে একটা ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের জন্য টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম না বিজনেস অ্যাকাউন্ট সেই ওয়েবসাইটের নাম কি ছিল নিকো অর্গানিক্স আচ্ছা ওই ওয়েবসাইটেরই একটা হ্যাঁ প্রোডাক্ট আমরা মার্কেটিং করব যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে ওই প্রোডাক্টটা আমরা মার্কেটিং করব হ্যাঁ যে কোনো প্রোডাক্ট কীভাবে মার্কেটিং করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই আচ্ছা নিকো অর্গানিক্স ডট কম আচ্ছা প্রোডাক্ট আচ্ছা এই যে এটা আচ্ছা এই যে এইটা হচ্ছে তাদের এই ওয়েবসাইটটা তাই না আচ্ছা সর্বপ্রথম একটা ডক ফাইল নেবেন হ্যাঁ বা গুগল ডক্সে চলে যাবেন ঠিক আছে ডক্সে গেলাম সুন্দর একটি ডকুমেন্ট ওকে আচ্ছা দেখেন এইটা হচ্ছে নিকো অর্গানিক্সের একটা এই যে পিওর হ্যাঁ এটা কি আচ্ছা এটা একটা অয়েল স্প্রে হ্যাঁ এই প্রোডাক্টটাই হচ্ছে এটা হ্যাঁ এই যে এটা বোঝা গেছে তো স্প্রে অয়েল এটা হচ্ছে এই প্রোডাক্টটা বোঝা গেছে দেখেন এটা হচ্ছে তেরো ডলার ফিফটি সেন্ট ঠিক আছে এই প্রোডাক্টের আমাদের সর্বপ্রথম যেটা আমরা যদি এই প্রোডাক্টটা মার্কেটিং করতে যাই তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে এই প্রোডাক্টের টাইটেল বা এই প্রোডাক্টটার নাম কি হ্যাঁ যে কোনো প্রোডাক্ট হ্যাঁ যে কোনো প্রোডাক্ট মার্কেটিং করতে গেলে প্রোডাক্টটার নাম নিতে হবে বুঝা গেছে তারপরে প্রোডাক্টের প্রাইসটা দিবেন বুঝতে পারছেন তারপর আছে দেখেন প্রোডাক্টটা সম্পর্কে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করবেন বুঝা গেছে দেখেন এইখানে প্রোডাক্টের টাইটেল আছে হ্যাঁ প্রোডাক্টের প্রাইস আছে ঠিক আছে কিন্তু এইখানে ডিসক্রিপশনটা বিশদ বড় হয়ে গেছে আমাদের হ্যাশট্যাগ লেখার কিন্তু জায়গা নাই বোঝা গেছে তারপরে আরেকটা কি যদি প্রোডাক্ট মার্কেটিং করেন তাহলে বায়ার অবশ্যই আপনাকে কি দিবে জানেন বাই লিঙ্ক দিবে বুঝতে পারছেন প্রত্যেকটা প্রোডাক্টই তো সেলের জন্য আপনাকে মার্কেটিং করতে বলবে তাই না তো অবশ্যই তাদের বাই লিঙ্ক দিবে যদি বাই লিঙ্কটা দেয় সেটা আপনারা বিটলি দিয়ে কনভার্ট করে নেবেন আর অ্যামাজনের হলে অ্যামাজনের প্রোডাক্ট মানে অ্যামাজনের লিঙ্ক কনভার্ট করার দরকার নেই বুঝতে পারছেন হ্যাঁ বাই লিঙ্ক মনে করেন আপনাকে এই স্প্রেটা দিল এই স্প্রেটা বলবে যে স্প্রেটা কেনার জন্য আপনাকে এই লিঙ্কে যাইতে হবে মার্কেটিং কেন করবেন অবশ্যই তার প্রোডাক্টটা বা সার্ভিসটা যেন বিক্রি বেশি হয় এই জন্যই তো করবেন তাই না তো এই জন্য কেনার জন্য একটা লিঙ্ক থাকে যখন ওই লিঙ্কে ক্লিক করবে ঠিক আছে ভিউয়ার্সটা তখন সরাসরি পেমেন্ট অপশনে চলে যাবে যারা অনলাইনে কিনতে চায় বুঝতে পারছেন আচ্ছা তারপরে হচ্ছে কি আমাদের একটা প্রোডাক্টের ছবি নিতে হবে পিকচার বুঝতে পারছেন তো এইখানে পিকচারের উপর রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দিলেও হবে সেভ ইমেজ অ্যাজে ক্লিক করে ডেস্কটপ দেখা দিলেন অথবা যে কোনো জায়গায় দেখা দিলেন দেওয়ার পর এটা সেভ দিয়ে দিলেন ঠিক আছে সেভ দিয়ে এই প্রোডাক্টের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে আমরা প্রোডাক্টের ইমেজও নিলাম তাহলে আমরা এখন একটা তো এই প্রোডাক্টটা মার্কেটিং এর জন্য টুইটারে একটা টুইট করি ঠিক আছে তাহলে আমরা সর্বপ্রথম কি দিব সর্বপ্রথম দিব হচ্ছে প্রোডাক্টের নামটা এই যে এটা হচ্ছে প্রোডাক্টের নাম হ্যাঁ, এটা আমরা কপি করে এখানে দিলাম ঠিক আছে তারপরে কি দিব হচ্ছে প্রাইসটা হ্যাঁ এই প্রাইসটা কপি করলাম কপি করে এটা এখানেই দেই নিচে প্রোডাক্টের ডিসক্রিপশন ছটাই লিখব খুবই অল্প কি দিতে পারি এখন আমরা প্রোডাক্টের ভিতরে গেলেই দেখতে পারবো যে এইখানে ভিউ প্রোডাক্ট গেলে ক্লিক করলে যখন ভিউ প্রোডাক্ট ক্লিক করবো তখন এই প্রোডাক্টের ভিউ দেখাবে দেখেন এইখানে আমরা হ্যাঁ এইখানে আমরা খুবই সংক্ষেপে একটা সেন্টেন্স বাস নিয়ে আমরা সেটা দিতে পারি সেটা হচ্ছে কি যেমন এটা দিতে পারি হেলথ অ্যাপ্রুভ হ্যাঁ এটা দিতে পারি এটা কেন এখন প্রশ্ন করতে পারেন ভাইয়া এই সেন্টেন্সটা আপনি কেন দিলেন কারণ মানে আমি এটার অ্যান্সারও দিচ্ছি তার আগে আমি আর একটা সেন্টেন্স খুঁজে নেই আছে আচ্ছা আমি এখান থেকে আর একটা বিষয় সেটা হচ্ছে কি এই যে buy two magnesium oil bottle হ্যাঁ and save twenty percent discount যদি দেখেন যে ওই প্রোডাক্টের সাথে কোনো ডিসকাউন্ট চলতেছে ঠিক আছে তাহলে আপনাকে ওই ডিসকাউন্টটা উল্লেখ করতে হবে বোঝা গেছে তাহলে এটা এই লাইনটা আপনাকে দিতে হবে এটা কপি করে এটা এই এখানে দিবেন দেওয়ার সাথে এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করে দেন ব্র্যাকেট দিয়ে ওকে আচ্ছা তারপর এখানে আমাদের কি বাকি থাকলো হ্যাশট্যাগ তাই না তো এখন দেখেন এইখানে আপনি প্রোডাক্টে হ্যাঁ প্রোডাক্টটা যখন এইখানে দেখবেন তখন দেখবেন যে এইখানে তারা কোনো হ্যাশট্যাগ ইউজ করেছে কিনা তো আমরা পাইলাম না এরকম কোনো হ্যাশট্যাগ বুঝতে পারছেন আমরা পাইলাম না এখন আপনাকে রিসার্চ করতে হবে নিজে থেকেই বা হ্যাঁ আপনাকে দেখতে হবে যে প্রোডাক্টটা কোন রিলেটেড বা কোন ক্যাটাগরি বুঝতে পারছেন হেলথ রিলেটেড কোনো প্রোডাক্ট আমি আগে যতটুকু বলি ততটুকু শোনেন হ্যাঁ হ্যাঁ দিতে হবে আমি আগে হ্যাশট্যাগগুলো কাজ যতটুকু আমি বলি ততটুকু শোনেন আমরা যাবো এর পর্যায়ে ধীরে ধীরে যাব ঠিক আছে তো আমরা আগে এখান থেকে হ্যাশট্যাগুলো নিব কেন যে আমাদের হ্যাশট্যাগুলো জরুরি ঠিক আছে হ্যাশট্যাগুলো যদি না পাই ঠিক আছে তাহলে আমরা কি করবো প্রপার হ্যাঁ মানে গ্রাহকের কাছে এটা পৌঁছাইতে পারবো না বুঝা গেছে তাহলে আমরা দেখেন আমরা এখান থেকে হ্যাশট্যাগুলো কি কীভাবে নিব যে হ্যাশট্যাগুলো দিয়ে মানুষ বা যে ট্যাগুলো দিয়ে মানুষ সচরাচর সার্চ করে টুইটারে হ্যাঁ সে হ্যাশট্যাগুলো আমাদেরকে নিতে হবে বা মনে করেন আপনি এখানে এমন একটা হ্যাশট্যাগ ইউজ করলেন যেটা দিয়ে মানুষ সার্চ করে না যেমন গ্লাস বটলস হ্যাঁ এগুলো দিয়ে কখনো কেউ টুইটারে সার্চ করে কখনোই সার্চ করে না হ্যাঁ তো এইখানে এমন হ্যাশট্যাগ ইউজ করতে হবে যেগুলো দিয়ে মানুষ সার্চ করে যেমন হেলথ টিপস হ্যাঁ যেমন এই যে দেখেন হেলথ কেয়ার হেলথ এখানে আপনি একটু লিখলেই আপনাকে সাজেস্ট করবে যে এই হ্যাশট্যাগুলো ইউজ করতে পারেন বুঝতে পারছেন তো এইখান থেকে আপনি হ্যাশট্যাগুলো দিবেন যেমন হেলথ হেলথ কেয়ার হ্যাঁ যে হেলথ দিলাম হেলথ কেয়ার হেলথ কেয়ার দিলাম এবার কি দিব হচ্ছে যে স্কিন টিপস হ্যাঁ আচ্ছা স্কিন টিপস তারপর দেখেন তারপরে হচ্ছে কি দিব স্কিন কেয়ার দেন আচ্ছা যে স্কিন কেয়ার তারপরে হচ্ছে health health tip health tips then এই আপনাদের এইখানে ব্রাউজারের যে কোনো এক জায়গায় নিউ ট্যাব নেবেন একটা হ্যাঁ ট্যাব নিয়ে এইখানে গুগলে সার্চে লিখবেন হ্যাঁ যে হ্যাশট্যাগ জেনারেটর ঠিক আছে হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ করবেন সার্চ করার পরে এইখান থেকে হুম প্রথম দুইটা লিঙ্ক ওপেন করবেন প্রথম দুইটা তিনটা লিঙ্ক ওপেন করবেন বোঝা যাচ্ছে আচ্ছা এই যে দেখেন generate by photo generate by URL হ্যাঁ জেনারেট বাই কিওয়ার্ড মানে কি জানেন মানে হচ্ছে আপনি যদি কোনো ফটো দিয়ে সেটার হ্যাশট্যাগ মানে পাইতে চান বা অ্যাকুরেট হ্যাশট্যাগটা কি ইউজ করলে হবে সেটা দিয়ে সেটাও আপনি দিতে পারবেন জেনারেট বাই ফটো দিয়ে আর জেনারেট বাই ইউআরএল মানে কি আপনি যদি এইখানে এই প্রোডাক্টটার ইউআরএলটা কপি করেন হ্যাঁ কপি করার পরে এইখানে ইউআরএল দেন এই যে ইউআরএল দিলাম দিয়ে কি করব এই জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করতে হবে ঠিক আছে sorry we could not recognize your image আচ্ছা ইমেজ তো দেনি আমরা আমরা দিয়েছি লিঙ্ক একটু ওয়েট করি আমরা ওকে আচ্ছা এইখানে আমরা ইমেজ একটা দেই সিলেক্ট ইমেজ আচ্ছা ইমেজটা দিয়ে দেখি লিঙ্কটা দিয়ে হচ্ছে না যেহেতু এই সাইটগুলো ফ্রি বুঝতে পারছেন তো কোনো কোনো অপশন হয়তো হ্যাঁ বাগের কারণে কাজ করবে না সেক্ষেত্রে আপনি অল্টারনেটিভ ওয়েটা ইউজ করবেন ব্রাউজ জেনারেট হ্যাশট্যাগ আচ্ছা এখানে আমরা দেখি জেনারেট হচ্ছে এই যে দেখেন কি বলছে প্লেন আচ্ছা হ্যান্ড হ্যান্ডি আর্ন আচ্ছা এইগুলা হচ্ছে আচ্ছা এইগুলো হ্যাশট্যাগ আসছে বুঝতে পারছেন তো আমার মনে হচ্ছে এগুলো হ্যাশট্যাগ প্রপারলি প্রপার না কেন হচ্ছে আমার এইখানে হ্যাঁ আমার প্রোডাক্টের সাথে এগুলো রিলেটেড না বুঝা গেছে তাহলে আমি এখানে জেনারেট বাই কিওয়ার্ডে ক্লিক করব হ্যাঁ জেনারেট বাই কিওয়ার্ডে ক্লিক করার পরে এখানে আমি একটা কিওয়ার্ড লিখব যেমন হেলথ হেলথ রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা দরকার এই যেমন হেলদি হ্যাঁ দেখেন একশো বাহাত্তর মিলিয়ন সার্চ হয়েছে হ্যাঁ এখানে নাইনটি নাইন কে হ্যাঁ, তো আমরা এগুলো কপি করে নিতে পারি যে দেখেন যখন ক্লিক করবো এগুলাতে ক্লিক করলে এগুলো কপি হয়ে যাবে যে ক্লিক যখন করলাম এগুলো এই যে দেখেন ডান দিকে এগুলো জমা হচ্ছে তারপর এগুলো আমরা ধরেন যে কপি যে ক্লিক করব এগুলো কপি হয়ে যাবে আমাদের সরাসরি আমরা নিয়ে এসে এখানে এটা পেস্ট করে দিতে পারবো বুঝতে পারছেন হ্যাশট্যাগ বেশি হয়ে গেছে আমাদের আচ্ছা এগুলো এই হেলথটা আমরা দিছিলাম যাই হোক আমরা হ্যাশট্যাগ ইউজ করছি ঠিক আছে তারপর হচ্ছে প্রোডাক্টের বাই লিঙ্ক হ্যাঁ এইখানে প্রোডাক্টের বাই লিঙ্কটা কোথায় দিব এইখানে আমরা প্রোডাক্টের বাই লিঙ্কটা কোথায় পাবো এই যে এইখানে যাবেন যাওয়ার পরে এই যে গেট ইট নাও আর নিচে দেখবেন এই যে দেখেন ইউ ক্যান ফাইন্ড এখান থেকে তিনটার ভিতরে যে কোনো একটা লিঙ্ক দিলেই হবে ঠিক আছে এই যে you can find us also Amazon here এই যে হেয়ার আছে না এই হেয়ারটার উপর রাইট বাটন ক্লিক করে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস ক্লিক করবেন দিলে এই লিঙ্কটা কপি হয়ে যাবে বুঝা গেছে আবার বলে দিচ্ছি এই যে দেখেন এইখানে বলা আছে যে you can find us right Walmart dot কমেও তাদের প্রোডাক্টগুলো অ্যাড করা আছে এগুলো হচ্ছে ই কমার্স ওয়েবসাইটে তাদের প্রোডাক্টগুলো অ্যাড করা আছে ই কমার্স ওয়েবসাইট হচ্ছে অনলাইন মার্কেট প্লেস যেখানে প্রোডাক্ট আপলোড করা থাকে বোঝা গেছে যেমন এই রকমারি তারপর হচ্ছে আপনার বিক্রয় ডট কম এগুলো থেকে যেমন প্রোডাক্ট কেনা বেচা করা হয় এরকম একটা সাইট বুঝতে পারছেন আচ্ছা তারপর হচ্ছে অ্যামাজন আমরা অ্যামাজনের লিঙ্কটা নিলাম এই হেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করলাম করার পরে আমরা এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে অ্যামাজন অ্যামাজনের লিঙ্ক দিলেই আপনার এখানে দেখবেন ইমেজটা ছোট আসবে বুঝতে পারছেন লিঙ্কটা বড় হয়ে গেছে আমাদের তা আমাদেরকে এখন যেটা করতে হবে এই লিঙ্কটা শর্ট করে নিতে হবে শর্ট করার জন্য আপনারা বিটলি ইউজ করতে পারেন হ্যাঁ অথবা এই যে টিনি ইউআরএল ইউজ করতে পারেন এই যে বিট আচ্ছা বিটলি ওপেন করলাম আমি বিটলি বিটলিতে সাইন আপ করা খুব ইজি প্রসেস ঠিক আছে এই যে সাইন আচ্ছা অ্যাড প্লাই গেছি সরি একটু ভুল হয়ে গেছে এই যে বিটলি হ্যাঁ আচ্ছা এই যে বিটলিতে ঢুকলাম বিটলিতে ঢোকার পরে আপনারা লগ ইন উইথ গুগল দিতে পারেন সরাসরি অথবা সাইন আপ করতে পারেন যে কোনো একটা করলেই হবে আমি log in with sign in with Google করলাম হ্যাঁ দিয়ে আমার অ্যাকাউন্টটা দিলাম ওকে বিটলিতে ঢুকে গেছি আমরা শর্ট করে দিলে প্রপার মার্কেটিং হবে না গ্রাহককে তো কিছু তথ্য দিতে হবে তাই না ক্রিয়েটে ক্লিক করে আমরা এই যে ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করলে এখানে আপনার একটা বক্স আসবে এখানে বলছে পেস্ট লং ইউআরএল হ্যাঁ এইখানে আমরা এটা লং ইউআরএলটা পেস্ট করে দিয়ে ক্রিয়েটে ক্লিক করবো অথবা এই যে দেখেন শর্ট ইউআরএল চলে আসছে এটা আমরা কপি করলাম কপি করে যেখানে আপনি পেস্ট করবেন ওইখানে ডিরেক্টলি পেস্ট করে দিতে পারেন ঠিক আছে আচ্ছা তারপরেও আমাদের এখানে কি হচ্ছে বেশি হয়ে গেছে তাহলে আমরা এখান থেকে কিছু হ্যাশট্যাগ কমায় দেই অথবা আমাদের এখান থেকে এই যে এইখান থেকে এই লাইনটা কমায় দেই ম্যাগনেসিয়াম বটল বোঝানোর জন্য আমাদের এটাই যথেষ্ট ঠিক আছে buy two and save twenty percent discount এই প্রোডাক্টটাই দুইটা কিনলে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে আচ্ছা দেখেন এইখানে এখন কি হচ্ছে এইখানে হ্যাঁ জায়গাটা আমাদের এই যে জিরো মানে কি এখানে আপনি আর কোনো ক্যারেক্টার ইউজ করতে পারবেন না রেড কালার হয়ে গেছে আর এখানে ছবিটা কিন্তু আসেনি সেজন্য আপনার কাজ করবেন যদি প্রপার ইমেজ না আসে আমাদের ইমেজটাকে ফোকাস করতে হবে যদি প্রপার ইমেজ না আসে সেক্ষেত্রে এটা ক্লোজ করে দিয়ে আপনি এখানে আলাদা ইমেজ অ্যাড করে দিবেন ঠিক আছে বুঝতে পারছেন আচ্ছা তারপরে কি করতে হবে আমাদের সব কিছু কমপ্লিট জাস্ট টুইটে ক্লিক করতে হবে টুইটে ক্লিক করলে এই প্রোডাক্টটা টুইট হয়ে যাবে বুঝতে পারছেন আরেকটা বিষয় অবশ্যই মাথা রাখবেন প্রত্যেকটা কাজ ম্যানুয়ালি করবেন ঠিক আছে প্রত্যেকটা টুইট একে অপরে যেন মিল না থাকে একই টুইট বারবার র্যান্ডমলি করতে থাকবেন না তাহলে কি হবে জানেন তাহলে এই যে টুইটার আছে ঠিক আছে টুইটার লিঙ্কডিন ঠিক আছে মিডিয়াম তারপর হচ্ছে ক্রোরা হ্যাঁ এগুলো খুবই মানে কি মানে এই কমনি হ্যাঁ আপনার এই যে গাইডলাইনগুলো খুবই ফলো করে এরা টুইটারে কোনো পেজ নাই টুইটারে হ্যাশট্যাগই মেন আপনি এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন প্রপার হ্যাঁ গ্রাহকের কাছে বা প্রপার এই আপনার বায়ারের কাছে হ্যাঁ পৌঁছে যাবে হ্যাঁ লিঙ্কডিনে ওরকম লিঙ্কডিনও সেম লিঙ্কডিনে এই গ্রুপ আছে গ্রুপস আছে কোম্পানি আছে লিঙ্কডিনের ব্যাপারে যখন যাবো তখন আলাদা এখন বর্তমানের টপিক নিয়ে আলোচনা করেন আপনি এইখানে যদি কাউকে মেনশন করেন ঠিক আছে তাহলে সরাসরি সে দেখতে পারবে বা তার টাইম লাইনে শো করে হ্যাশট্যাগের উদ্দেশ্য হচ্ছে প্রপার গ্রাহকের কাছে পৌঁছানো বুঝতে পারছেন শোনেন আপনি আপনি শোনেন আপনি মনে করেন হেলথ বিষয়ে আপনার কোনো টিপস দরকার ঠিক আছে অথবা আমাদের মতন অনেক ইউজার আছে যারা হ্যাঁ হেলথ রিলেটেড টিপসের জন্য টুইটার ইউজ করে থাকে আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে এই প্রোডাক্টটা পৌঁছানো যারা খেলার নিউজ দেখতে আসছে তাদেরকে যদি এই নিউজটা দিয়ে পৌঁছায় তারা কি তারা পড়বে তারা ইগনোর করে চলে যাবে তাই না আমি খেলার স্কোরবোর্ড দেখার জন্য আসছি আমি কি দিয়ে সার্চ করব অবশ্যই স্পোর্টস নিউজ ঠিক আছে অথবা আদার্স রিলেটেড যে ট্যাগগুলো আছে সেগুলো যে সার্চ করব আমি কখনোই তো হেলথ রিলেটেড ট্যাগগুলো কাজ সার্চ করবো না যেমন হেলথ কেয়ার বা হেলথ টিপস যে সার্চ করবো খেলার নিউজ দেখতে আসলে হ্যাঁ টুইটারের নির্দিষ্ট কোনো মানে এইভাবে টপিক নাই আপনি এখানে শেয়ার করে মিলিয়ন্সের মানে মিলিয়ন্স ট্রাফিক পাবেন অটোমেটিকলি বুঝতে পারছেন আর এটার অ্যাকুরেট ট্রাফিকটা ডিপেন্ড করে হচ্ছে ফলোয়ারের উপরে আপনার যত বেশি ফলোয়ার থাকবে তত বেশি ট্রাফিক পাবেন বোঝা গেছে প্রোফাইলে ঢুকলেই আপনি দেখতে পারবেন আপনার ফলোয়ার কতজন আছে এই যে দেখেন এখানে আটজন ফলোয়ার আছে মাত্র শুধু আমার তখন আপনাকে ফলো কাউকে যখন ফলো করবেন ফেসবুকে যেমন কাউকে রিকোয়েস্ট করেন এইখানে তেমন ফলো করতে পারবেন যখন আপনি ফলো করবেন ওর ওখানে একটা অপশন আসবে ফলো ব্যাক মানে সে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে এবং সেও আপনাকে ফলো করতেছে বা সেও চাচ্ছে আপনার সাথে একটা কমিউনিকেশন তৈরি করার জন্য বুঝতে পারছেন তখন সেও আপনার ফলোয়ারও থাকবে এবং ফলোইংও থাকবে উভয়টাতে থাকবে বুঝতে পারছেন আর যদি আপনি কাউকে ফলো করেন সে যদি এটাকে অ্যাকসেপ্ট না করে তাহলে শুধুমাত্র সেটা ফলোয়িং এ যোগ হবে ফলোয়ার হিসেবে অ্যাড হবে না বুঝা গেছে আচ্ছা কারো কোনো কোশ্চিন থাকলে আপনারা করতে পারেন